Bologna. তিন নাম্বার চার নাম্বার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফারুক সাধারণ কোন সাহাবি ছিলেন না তিনি এমন সাহাবি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু কারা মুনাফিক চিনেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউজ হিরু খেলা খেলাফামা ইউবতেন আরবিতে কি বলে ইউজ হিরু খেলা ইউ বলতেন প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আছে নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আছে নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই বিষ হাবাই না সুরাতুল মুনাফিকুনের তাফসির এরকম আছে না উপর দিয়া ফিট ফাট ভিতর দিয়া সতগ্রাম সতগ্রাম ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচি কাঁচা সোনার মনিরাও রাতে খেতে চাইতো না মদিনাতুল মোনাওয়ার মোনাওয়ার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হ্যাঁ, ওই যে উমর আসতেছে উমর ইসলামের দ্বিতীয়